আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন আবার একটি অঙ্ক নিয়ে আসছি মানে যে অঙ্কটি ক্লাস নাইন ও টেনের অঙ্ক বের অধ্যায় থ্রি দশমিক ওয়ান থেকে তো আমরা দেখবো এই ধরনের অঙ্ক আসলে অনেক পরীক্ষা আসে তো এই ধরনের অঙ্ক আসলে আমরা কিভাবে সমাধান করব এই অঙ্কগুলান অনেকে অনেকভাবে ভুল করে হয় সূত্র বসার যে ভুল করে অথবা মান বসার যে ভুল করে তো এই অঙ্কগুলান কীভাবে করবো আমরা ইজিলি করব যে দেখুন অঙ্কে চলে যাই আমরা এখন যে দেওয়া আছে two x plus two by x সমান সমান থ্রি হলে x square plus one by x square এর মান কত তো x square plus one by x square এর মান কত সেইটা চাইছে তো এখানে দেওয়া আছে যে two x plus two by x সমান সমান থ্রি হলে x square plus one by x square মান অঙ্কটা সুন্দরভাবে বুঝতে হবে আগে দেখুন দেওয়া আছে কি two x plus one by two by x সমান সমান থ্রি এখানে আমরা দুইটা থেকে টু কমন যায় দেখি টু কমন নিলাম থাকে x plus in the twelve থাকে ওয়ান ওয়ান বাই এক্স সমান সমান থ্রি অতএব দেখুন x plus one by x সমান সমান এখানে আছে কি এটা আছে গুণাকার এসে হলে বাঘাকার হয়ে যাবে দেখুন থ্রি বাই টু তো আমরা কি পেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত থ্রি বাই টু তো দেখুন এখানে কি আছে মান চাইছে কি x square plus one by x স্কোয়ারের মান তো x square plus one by x স্কোয়ারের মান চাইছে তো দেখুন এইটাকে আমরা এ ধরলাম আর এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স স্কোয়ারকে ধরছি বি তো আমরা লিখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রটা কি সূত্র জানা থাকলে একদম ইজি দেখেন এই সূত্রটাকে আমরা সূত্রটা বসাই যে x square plus one by x square সূত্র হচ্ছে যেমন স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে A plus B whole square minus two A B তা একে এখানে x plus one by x whole square minus two two x by one by x তো এটা এটা কাটা যায় তো দেখুন x plus one by x এর মান কত এর মানটা কত আমরা দেখেন এখানে কিন্তু এই মান পাইছে একটা থ্রি বাই টু তো square A square minus minus two two তো মান বসিয়ে লিখে নিতে পারেন তারপর দেখুন যে এখানে স্কোয়ারটা কিন্তু থ্রির উপরে আছে টুর উপরে আছে তো তিন তিন আর নয় দুই দুগুণে চার মাইনাস টু এটা লসার উপরে লসার কত চার চার অক্ষে চার নয় অক্ষে নয় মাইনাস চার দুগুণে আট তো সমান সমান দেখুন আমরা কি লিখতে পারি তাহলে নয় থেকে আট গেলে থাকে ওয়ান তো চার বাই ওয়ান তো অতএব নির্ণয় মান কত ওয়ান বাই চার ওয়ান বাই চার হচ্ছে মান তো square plus one by square এর মান হচ্ছে ওয়ান বাই ফোর এটাই হবে অ্যান্সার তবে এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে সুন্দরভাবে তো আশা করি অঙ্কটা সবাইকে বুঝাইতে পারছি যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের এই চ্যানেলে ধারাবাহিক অঙ্কগুলো আলোচনা করা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ